ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত আমাদের বোনের প্রশ্ন আছে যে সালাতে যদি সাহসের জরুরত হয় সেই সেজদাতে যদি ভুলে যাওয়া হয় তাহলে কি পুনরায় সালাত আদায় করতে হবে আমরা বলবো যে যদি সাহস প্রয়োজন হয় কিন্তু পরবর্তীতে দেওয়া হয়নি যদি অনেক দেরি হয়ে যায় এবং সেটা ওয়াজিব ছুটের কারণে সেজদারটা দেওয়ার ব্যাপারটা এসেছে তাহলে সালাত হয়ে যাবে কিন্তু যদি কোনো রোকন যদি ছুটে যায় যেন কেউ এক রাগাত পড়েনি আর সুতরাং সেটা তো পড়তে হবে বাধ্যতামূলকভাবে আর বেশি দেরি হইলে তো আর আগেরটার উপর ভিত্তি করা যাবে না তখন নতুন করে পড়তে হবে যেমন একজন জোরে সালা আদায় করলো এক রাগাত সে ভুলে পড়ে নাই পরবর্তীতে মনে আসছে মনে আসার পর দ্রুত যদি সাথে সাথে মনে আসে তাইলে ওটার সাথে মিলিয়ে পড়ে ফেলবে অসুবিধা নেই এক রাগাত বাড়িয়ে দিবে কিন্তু যদি দেখা যায় যে দুই ঘন্টা পরে মানে আসছে তখন তার ওটার উপর ভিত্তি করা যাবে না তখন নতুন করতে হবে হ্যাঁ এটা হচ্ছে নিয়ম আর সহজদার সঠিক নিয়ম হচ্ছে যে প্রথমে জানতে হবে সজদা কী কারণে আসে এক নম্বর হচ্ছে সজদা আসে কোনো ওয়াজিব ছুটে গেলে সজদা আসে যেমন তিন রেখা সালাদ বা চার রেখা সালাদের মধ্যে মাঝখানে বৈঠক করা হয়েছে আপনার ওয়াজিব সুতরাং কেউ যদি এটা হাতছাড়া হয়ে যায় এটা করতে ভুলে যায় তাহলে সালামের আগে আপনার সজদে দিয়ে তারপরে সালাম ফিরাবে এটা হচ্ছে নিয়ম মানে ওয়াজিব ছুটে যাওয়ার ক্ষতিপূরণ আর কি হ্যাঁ আরেকটা হচ্ছে আপনার সজদা দেওয়ার আরেকটা কারণ হচ্ছে সালাতের মধ্যে কোনো রুকুন বাড়িয়ে দেওয়া যেমন একজনের পড়া দরকার চার টাকার সালাদ সে পাঁচ টাকা পড়ে ফেললো তখন তাকে সালাম ফিরিয়ে সজদা দুইটা দিয়ে আবার সালাম ফিরাতে হবে মানে রুকুন বাড়িয়ে দেওয়া হয় সেই জন্য আরেকটা হচ্ছে রোকন কমিয়ে দিয়েছে মানে চার জায়গাতে জায়গায় তিন জায়গা পড়ছে সালাম ফিরিয়ে ফেলছে তখন অবশ্যই তাকে আবার ইয়ে করতে হবে আরেক রেগাত পড়তে হবে আরেক রেগাত পড়ে তারপরে সালাম ফিরিয়ে তারপর সূর্য দিয়ে আবার সালাম ফিরাতে হবে এটা হচ্ছে রোকন বাড়তি হয়ে গেলে আরেকটা জায়গা আছে যে আপনার সন্দেহের সময় সন্দেহ যদি হয় তিন রেখাত পড়ছি না দুই রেখাত পড়ছি তখন দেখবে যে কোন দিকে মন বেশি যায় যেদিকে মন বেসে যায় ওই দিকেরটা ধরবে ওই ওইদিকে ধরে সালাদ শেষ করবে এবং সালামের পরে সূর্য দিবে আর যদি এমন হয় যে দুই দিকে মন সমান যায় তাহলে কমটা ধরবে কমটা ধরে সালাদ শেষ করবে এবং সালামের আগে দুইটা সিজদা দিয়ে দিবে এটা হচ্ছে সবজিদার আপনার সিস্টেম আর কি সিস্টেমটা বলে দিলাম হ্যাঁ আর যদি এত কিছু মনে না থাকে তাইলে সালামের আগে সূর্যদের দেওয়া ভালো বেশি সালামের আগে সেজদা দিয়ে দেবেন যদি কোনটা সালামের আগে কোনটা সালামের পরে এটা মনে রাখতে না পারেন আর কি জাজাকুল্লাহ খেয়ে